পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমরা মুখোশধারী মুসলমান আরেক মুসলমানকে গুলি এবং হত্যা করছি এটাই পরিচয় যে বাংলাদেশে অচিরেই হিন্দু রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকুন বুঝতে পারবেন বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের পার্লামেন্টের এক মন্ত্রী যদি বলতে পারে এই দেশ মুসলমানের রাষ্ট্র ছিল না থাকবে না তাহলে আমরা কি বুঝতে পারি পুরো ভিডিওটা যদি মোহাম্মদ ইসমাইল আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই আমরা দুই ভাই কোনো এক কারণবশত ঝগড়া লেগে গেছি কিন্তু সেই জায়গার ভিতরে যদি আমার পিতা এসে বলে যার দোষ তাকে ঘর থেকে বের করে দেওয়া হোক তাকে তেজ্যপুত্র করা হোক তাহলে কি সমাধান হলো সমাধান হলো না কারণ এই মুসলমানধারী নামধারী যে মুসলমানগুলো আমাদের বাংলাদেশের ভিতরে রয়েছে তাদের জন্য আজকে দাঙ্গা হাঙ্গামা হাঙ্গামা এবং এই কাটাকাটি মারামারি এই ধরনের উস্কানিমূলক যারা যারা যারা এই ধরনের জড়িতর ভিতরে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেই জোরদারি দাবি জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমাদের কোরআন কোরআনকে অপমানিত করার কারণে আমরা আসছি আজকে প্রতিবাদ সবাই আসছি আমাদের শান্তিপূর্ণ ইসলাম আমরা ধর্মকে অপমান করা হচ্ছে এই বিধে আমরা প্রতিবাদে আসছি সেই কারণে আমরা প্রতিবাদে নামছি আমাদেরকে গুল্লি করা হয়েছে ভাই এটাই কি বাংলাদেশে ইসলাম ধর্ম মুসলিম দেশ বলেন ভাই এটা কি মুসলিম দেশ গুল্লি করা হয়েছে ভাই গুল্লি

আমি আল্লাহ তালার কাছে দোয়া চেয়ে বলি লা ইলাহা সকলে ভালো থাকুন মা বোনেরা আমার ইসলাম ধর্মটা বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সেটা অমুসলিমও জানে জানা সত্ত্বেও আমাদের বাংলাদেশের ভিতরে কিছু সংখ্যক মুসলমানধারী মুখোশধারী যারা যারা সংসদের ভিতরে আছে পার্লামেন্টের ভিতরে আছে তাদের মুখ থেকে যখন শোনা যায় যে বাংলাদেশের ভিতরে ইসলাম রাষ্ট্র ছিল না এবং থাকবে না তাহলে আমরা বুঝতেই পারি যে এরা আসলে মূল চাবিকাঠি এই ধ্বংসত্বের মূল চাবিকাঠি এরা এরশাদ সাহেব সেটাই করেছিল যেটা ইসলাম ধর্ম এবং শান্তির ধর্ম আমরা মুসলমান তাই না আমরা মুসলমান আমরা সৌভাগ্যবান উম্মত এর চেয়ে বড় গর্বের কথা কি হতে পারে